Buddha. সাইকেল বলে সবই সবি চলে জ্বলে নাম পুরা ডে অসমে চলে ওটা রেপ বুয়া গুনিয়ে নরে তো তো রেপ এটা এক কোটার খায় রাস্তাতে পরে এবার গিয়ে ভিডিও বানায় ফ্যান বোর এরে তারপর হেতে কিউ বোর পোকে সাইকেল পেন বুলি সবি কিয় জ্বলে সাইকেল নাম পুরা ডে অসমে চলে ওটা রেপ বুয়া গুনিয়ে নরে তো তো রেপ এটা এক কোটার খায় রাস্তাতে পরে এবার গিয়ে ভিডিও বানায় ফ্যান বোর এরে তারপর হেতে কিউ বোর পোকে